ନର୍ସିଂ ହୋମରେ ବସି ନର୍ସିଂର ମାଲିକାରେ ତୁ ହାତ ଉଠେଇଲୁଣି ଏଇଟା ତତେ ବାଧିଗଲା ସେତେବେଳେ ତୋରି ଆଖିରେ ତୋ ଭାଇ ଉପରକୁ ଚପଲ ଉଠଉଥିଲା ତତେ କଣ ଦେଖାଯାଉନଥିବ ସିଏ ଯେମିତି ଭୁଲ କରିବ ସିଏ ସେମିତି ଶାସ୍ତି ପାଇବ ଠିକ କହିଛୁ ତୁ ଭୁଲ କରୁଛନ୍ତି ସେ ସେ ଖାଲି ଭୁଲ ନୁହଁ ବହୁତ ବଡ଼ ଭୁଲ କରିଦେଇଛନ୍ତି ଆଉ ତାଙ୍କର ଭୁଲ ଓ ଭାଇ ବେଇମାନ ଭାଇର ଭାଇ 기라거들 내 본수가 기라거들 쪼배이라 가해게 쪼배이라 뭐야 저거야 맞춰주는 거 먹을 것도 안 보는데 아뭐 쪼배이라 지금 뭐 맞춰주는 어나 뭐야 맞춰주는 맞아 지지지지 가이도 가이 나 먹을 거 핫도그 타는 거 오지 তাহলে কথাটা কিছু ভাবা হবনি আর সেমিতে মো হাত আমি তো উপরে উঠি মার মতে মার মতে মার মতে তুমি উঠিকি যাও এমানে এটু কেমতি বিদা হবে সে ব্যবস্থা মু করছি যা শুনা রাজ মু এমানকু 10 মিনিট টাইম দেবি 10 মিনিট ভিতরে এমন যদি এটু ন যান্তি তাহলে মু ফোন করি মাত্রে সিস্টার কু কই সত্য নাই গোটে বিষ ইঞ্জেকশন দেই দেব মরিছু ভাই মো কোটিকা চারে রে রে রাজা তো তো ভাই মো কোটিকা রে କରୁଛୁ ଏ ଦେଖ ଏ ଦେଖ ବନ୍ଧୁ ସେଇ ଭୁଲ ପାଇଁ ସେ ଭୁଲ ପାଇଁ ମୁଁ କାନ ଧରି ଉଠ ବସ ହେଉଛି ଦେଖ ତୁମେ ଦେଖ ଏକ ଦୁଇ ତିନି ଆଉ ଏତେ ପରେ ଯଦି ତୁମ ମନ ଶାନ୍ତି ରହୁଛି ତାହେଲେ ମୁଁ କ'ଣ କଲେ ତୁମ ମନ ଶାନ୍ତି ହବ ମୋତେ ସେଇ କଥା କହୁନା ତୋ ଭାଉଜକୁ ନେଇ ଜିଅନ୍ତା କବର ଦେଇଦେ ସତ୍ୟା କାହିଁକି ଆମ ସମସ୍ତଙ୍କୁ ମିଶନ ଟେନସନ ଦେଇ ମାରିଦେଉ ଆମେ କେହି ପ୍ରତିବାଦ କରିବୁନି ଆମେ ସମସ୍ତେ ଲେଖିଦେବୁ ଯେ ଆମ ମୃତ୍ୟୁ ପାଇଁ କେହି ଜାଣିନୁ ଆମ ମୃତ୍ୟୁ ପାଇଁ ଆମ ଭାଗ୍ୟ ହିଁ ଜାଣିବ ଆମେ ଏତେ ପରିଶ୍ରମ କରି ଅଭାବରେ ରହି ଆମେ ଆମ ରଜଟାକୁ ଡାକତର କରେଇଲେ ହେଲେ ସେସବୁର ମୂଲ୍ୟ କିଛି ନାହିଁ ସବୁ ଟଙ୍କା ଆମର ପାଣିରେ ଭାବିଥିଲି ଆମ ଟଙ୍କାଟା ବଡ଼ ଡାକ ତ ରହିଦବ ହେଲେ ସେଇଟା କୋଉ କୋଳ କରୁଥିବ ଦେଖୁନୁ କେତେ ବଡ ମେଡିକାଲ କେତେ ରୋଗୀ ବଡ ଡାକ୍ତର ସେନା ବୁଝିଲ ନା ମୋତେ ସିଏ କ'ଣ କହିଲା କହିଲା ଓ ତୋର ଯେଉଁ ରୋଗ ହେଇଛି ତୋ ରୋଗକୁ ମୁଁ ଭଲ କରିପାରିବିନି ତୋ ରୋଗକୁ ଏ ଦୁନିଆରେ କେବଳ ଜଣେ ଭଲ କରିଦେବ କିଏ କିଏ ସେ ଡାକ୍ତର ଯିଏକି ତୋ ରୋଗକୁ ଭଲ କରିଦେବ ଯିଏ ଗାଁ ମୁଣ୍ଡରେ ବସି ଗାଁକୁ ଆଉ ଗାଁଟା ଯାକର ଲୋକମାନଙ୍କୁ ଜଗି ବସିଛି 고급스러워 파산도 때 무치는 데이트로 가 엄마 어쩌고 말까지 모두 잘나게 가는 게 문제 अरे माना सभी ने भाव बताए बेटे सेसना मत एठी चाली जीवा पाई कहल हेले कहल आखिटा लुह छड़ा छड़ा ओ এই তো এই তো এতে হলে তুই কাপ कसम ए अरे तू मैं मिला को बड़ी अंदर सो ओ পুছি পুছি মোর বড় লোক হয়েছে বলে মো শিখিরা পড়িছে কিছু দিকে পাথর মারতে আমরা তো অনলাইন দিব না তোর কিছু আমার তো অনলাইন দিব তবে সত্য কହୁছ মোর কিছু হবনি মো পলাই যাবে সর্বদেহ চুরি কহিল সত্য সত্য সত্য ମୁଁ କ'ଣ ମରିଯିବାକୁ ଡରୁଛି କି ଏଇଥିପାଇଁ ଡର ଲାଗୁଛି ଯେ ମୁଁ କାଳେ ମାନଙ୍କୁ ଛାଡ଼ି ଚାଲି